বেরিয়ে পড়েছি আমরা না আমি বেরিয়েছি সবে এখন অফবিট ডেস্টিনেশনগুলোই যাব দেখতে এখন সেখানে যাই দেখি কি হয় আপাতত আমি এসছি সবে এখন লাগেজ বাঁধবো এখন আশেপাশে শুনলাম একটা লেক মতো আছে লেকটায় যাব একটা থ্রি সিক্সটি ভিউ পয়েন্টও নাকি আছে সে সব জায়গায় দেখতে যাবো ওগুলো দেখব চলো আমরা বেরোনোর জন্য এখন রেডি হয়ে গেছি কোলাখাম থেকে লাভার দিকে যাবো কত রাস্তাটা দিয়ে এরকমভাবে জল বাড়াচ্ছে যখন নিচু হওয়ার সময় আসছে পুরো ভাঙা রাস্তা প্লাস জল পুরো আমরা ওই লেকটায় যেতে পারলাম না লেক রয়েছে আর থ্রি সিক্সটি পয়েন্ট রয়েছে দিকটায় পুরো রাস্তা নতুন করে করছে বলে রাস্তার এই পরিস্থিতি আর ওই দিকটাও পুরো বন্ধ করে রেখেছে রোডটা ওই কারণে যেতে পারলাম না এরকম রাস্তা ভাই পাশাপাশি যেও না আরে পাহাড়ে এসে পায়ে যদি জলই না লাগে আমরা এখন লাভা মনেস্ট্রির একদম সামনে আছি এইখানে লাভা হাই স্কুল অসাধারণ বাচ্চাদের মনে হয় সবে ছুটি হলো এরকম জায়গায় স্কুল আলাদাই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে দাঁড়িয়ে আছি বৃষ্টি হচ্ছে একটু দাঁড়িয়ে আছি এই দেখে দেখ এখানটায় রাখ আরে চ আগে ঘুরে আসি তারপরে শপিং করছি মনে স্থিতে চলে এসছি পাচ্ছি এখান থেকে ভিউটা দুর্দান্ত আমরা রেনকোট পরে নিয়েছি সবাই কারণ বৃষ্টি যখন তখন নামছে তো তো আমাদের এখন সাডেন প্ল্যান চেঞ্জ হলো আমরা আপাতত লাভায় রয়েছি এখান থেকে গ্যাংটক যাওয়ার প্ল্যান হয়েছে ফার্স্টে দার্জিলিং যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সেটা এখন গ্যাংটকে এক্সটেন্ড করা হয়েছে দেখা যাক তিন ঘন্টা আট মিনিট দেখাচ্ছে চুরাশি kilometre I don't know, I don't know what the hell love is. Birds and bees, I see all bees sting. If it were up to me, the only thing I can do with certainty is fuck last মোড়টা থেকে আমরা ডান দিক ঢুকে গেছি এটা পুরোই একটা ছোটো ছোটো গ্রামের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আর লেফট সাইডে সুন্দর ভিউ রয়েছে দেখুন ডিওলো ছয় গ্যাংটক নব্বই এক মিনিট দাঁড়াও এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক সোজা গেলে কালিম্পং এদিক গেলে গ্যাংটক भैया यहाँ से गैंगटॉक जा सकते हैं ना ऊपर रास्ता ठीक ठाक है ओके भैया थैंक यू জায়গাটা থেকে ভিউটা খুব সুন্দর আসছিল নিচ দিয়েই নদী একদম বয়ে যাচ্ছে কিন্তু দারুণ দারুণ লাগছে জায়গাটা রাস্তাটাও পুরো একদম মানে মোটামুটি ভিড় আছে গাড়ি ঘোড়া আসছে টুকটাক ভালোই সবাই আসছে ওই যে রাস্তাটা পুরো ওই দিকটায় গিয়ে নেমে যাচ্ছে ওই রাস্তাটা দিয়ে নামবো নেমে জন্য যাবো আমরা এখন সিকিম যাচ্ছি অনেকটা নিচে নেমে এসেছি আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম এখানে একটা দোকান আছে চা খাবো চা খেয়ে বেরোবো আবার বেশি দূর নেই আর হয়তো দেড় দু ঘন্টা লাগবে সিকিম ঢুকতে সিকিম ঢুকতে বেশিক্ষণ লাগবে না তার থেকে বেশি সময় লাগবে <clears throat> গ্যাংটক যেতে গ্যাংটক যেতে টোটাল দেখাচ্ছে দু ঘন্টা মতো টাইম লাগবে সিকিম বর্ডার আশা করি এক ঘন্টা লাগবে আর এক কাপ ভর্তি চা দিয়েছিল তিরিশ টাকা করে এইখানে এই একটা ছোট্ট দোকান হাইওয়েতে ও আম আম রোডটা যা করেছে লাভলি একটা চলে এসছি আমরা ও ভাই দারুণ দারুণ ফিফটিন্থ আগস্টের জন্য এরকমভাবে সাজিয়েছে welcome yes welcome to Sikkim वेस्ट बंगाल से वेस्ट बंगाल का है हाँ ओके सर एंट्री करवाना पड़ेगा ओ चलिए ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প তেলটা ফিল আপ করিয়ে নেবো পুরো ওয়েলকাম টু সিকিম হ্যাঁ এখানে একশো দু টাকা লিটার একশো দু টাকা পয়েন্ট এখানে জন্য বেশ হচ্ছে আমরা চলে এসেছি ছটা নাগাদ পৌঁছালাম লাগেজ টাগেজ খুলে আমি জাস্ট দাঁড়ালাম এখন আমরা চলে এসেছি এখন গ্যাংটকে এখন সন্ধেবেলা কিছু খাওয়া হয়নি এখন ম্যাগি খাচ্ছি ম্যাগি আর ম্যাগি আর ডিমের অমলেট আছে এখন সবাই খেতে ব্যস্ত পুরোই সাজিয়েছে একদম ভালোভাবে এখনও সিকিমের নিয়ম চলছে নতুন এই মাস্ক পরার আমরা মাস্ক পরেছিলাম না আমাদের দাঁড় করিয়ে বললো মাস্কটা পরে নাও মাস্ক আবার কিনতে হলো দশ টাকা করে নিচ্ছে মাস্ক ব্যাস এখনও এমনি মাস্কটা খালি খালি আছে শুনছি বন্ধ হয়ে গেছে সব সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে আমাদের এমজি মার্ক ঘোরা কমপ্লিট এখন এখন আবার যাচ্ছি হোটেলের দিকে ট্যাক্সি বুক করে এখানে ট্যাক্সি কুড়ি টাকা করে নিল এতে আসতে পারে ট্যাক্সি দাঁড় করা ট্যাক্সি এখানে ভালোই বেশ আমরা দু কিলোমিটার মতো এলাম দু কিলোমিটার মতো এলাম কুড়ি টাকা করে নিয়েছিল এখন আবার যা মানে এই রাস্তা থেকে উঠবে এখান থেকে আমরা গ্যাংটকের এখানে এই উপরে এই হোটেলটাই হোটেল পার্ক প্রিমিয়াম বেশ ভালো হোটেলটা স্টাফের বিহেভিয়ারে খুব ভালো হোটেলের ভিউটাও ভালো এমজি মার্কের ওঠার সময় একটু আগে লেফট সাইডে একটা এর একটা শিব মন্দির পড়ে তার আগে আগে বেশ ভালো জায়গা আর রয়েছি